hello friends YouTube helper new এপিসোডে আপনাকে স্বাগতম আজকের বিষয় হলো আপনি কিভাবে এক ক্লিকে ছবির ফ্রেম পরিবর্তন করতে হবে এখন আর কষ্ট করে আপনার কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার ছবি এডিট করতে হবে না জাস্ট এক ক্লিকে আপনার ছবি এডিট হয়ে যাবে সো এর জন্য একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি নামায় নেবেন এর আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাল আইকনটি চাপ দেবেন তারপরে এই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি তাড়াতাড়ি যেতে পারে সো ফার্স্টে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে সার্চ দিবেন এই যে Photofunia P H O T O F U double N Y eh, A Photofunia Photofunia লিখে সার্চ দেবেন ফার্স্টে এই অ্যাপ্লিকেশনটি নামাবেন আমার আগে থেকে নামানো আছে আমি ওপেন করতেছি ওপেন করবেন নেক্সট আপনার এখান থেকে যেই ফ্রেমটা ভালো লাগে সেই ফ্রেমে আপনি ছবি বসাবেন আমি এখান থেকে এখান থেকে এটা নিচ্ছি দেন একটু ওয়েট করেন আপনার ডাটা কানেক্ট অন করতে হবে দেন এমবিও লাগবে সো এইটুকুই এইটুকু কাজের মাধ্যমে আপনি এক ক্লিকে আপনার ছবি ছবির ফ্রেম পরিবর্তন করতে পারবেন দেন ছবি এডিট হয়ে যাবে তারপর আপনারা চুজ ফটোতে দিবেন চুজ ফটোতে দেওয়ার পরে choose existing photo choose existing ফটোতে দিয়ে দেন একটু ওয়েট করেন এখান থেকে এই যে গ্যালারি গ্যালারিতে যাবেন আপনার তারপর আপনারা গ্যালারিতে গ্যালারিতে যাবেন গ্যালারিতে যে আপনার যে পিকটা ফ্রেমে সেভ করতে চান সেই পিকটা সিলেক্ট করবেন এই পিকটা সিলেক্ট করছি ওকে করবেন দেন আরেকটা ওকে করবেন একটু ওয়েট করুন দেখুন পিকটা পুরোপুরি কমপ্লিট এখন এই কোনার এই ডাউনলোড আইকনটা চাপ দেবেন অ্যালাউ করবেন আমার ফোনে একটু প্রবলেমের কারণে দেখাতে পাচ্ছি না আপনার এখানে ডাউনলোডে চাপ দেবেন সো আপনাদের পিকটা ডাউনলোড হয়ে যাবে প্লিজ ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস